আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লগ আমি শুভ রায়ন আপনারা দেখছেন নিয়মিত ট্রাভেল শুভ রায়ন তো আজকে তো আজকে সকালে ছয়টার সময় উঠলাম ঘুম থেকে ওইটা ডিউটিতে আসলাম আসার পরে এখন আমি ডিউটিতেই আছি তো আমি এখন একটা জায়গায় গেলাম ভাইদের সাথে তো ডিউটিতেই আছি এখন আমার ডিউটি টাইম চলতেছে তো গাড়িতে আমি ঘুরতেছি খুব ভালো লাগতেছে আসলে সৌদি আরবটা অনেক সুন্দর অনেক সুন্দর তবে একটু মানুষ লোকটা একটু কম হ্যাঁ, সৌদিরা একটু কম তবে সৌদি আরব ওয়ান্ডারফুল বিউটিফুল যাই হোক আমি আজকে আপনাদেরকে একটু আমি যে গাড়ি দিয়ে ঘুরতেছি গাড়ির গ্লাসের সামনে দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো সৌদি আরবটা কীরকম লাগে রাস্তাঘাট তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ এখন আপনারা ব্যাক ক্যামেরা চলে যান সামনে যে বাড়িগুলো দেখতেছেন এই বাড়িগুলো হলো সৌদি আরবে যাদের বাড়ি টাড়ি নাই মানে এই দেশে মিসকিন যারা তাদের জন্য এই বাড়িগুলা দেওয়া হয়েছে সরকার থেকে তো বাড়িগুলো অনেক সুন্দর আর এই একাধারে অনেকগুলা বাড়ি ইউজ পরিমাণ বাড়ি বাড়িগুলা অনেক সুন্দর অনেক আর ভিতরে অনেক স্পেস আছে অনেক জায়গা আছে এই বাড়িগুলোর ভিতরে অনেক সুন্দর এই বাড়িগুলা সৌদি আরবের নিয়ম সিস্টেম সব কিছুই আলাদা আমাদের বাংলাদেশে যেরকম নিয়ম সিস্টেম ওইরকম না সব কিছু আলাদা এদেশে যারা বেকারও থাকে তাদেরকেও একটা মাসিক পাতা দেওয়া হয় সরকার থেকে বিশাল রাস্তা এরকম বিশাল রাস্তা মরুভূমি থেকে শুরু করে শহর থেকে শুরু করে সব জায়গায় বিশাল রাস্তা আর সৌদি আরবের রাস্তায় খেজুর গাছ থাকবেই এই যে রাস্তার মাঝখান দিয়া কত সুন্দর করে খেজুর গাছ আর আমি ধরে নিলাম যে সৌদি আরবের জাতীয় গাছ হলো গিয়ে খেজুর গাছ তো এখানে অনেক রাস্তার মাঝখান দিয়ে দুসারে প্রচুর পরিমাণ খেজুর গাছ থাকে সৌদি আরবে আমরা বাংলাদেশে বলি বাড়ি বাসা ঘর কিন্তু সৌদি আরব বিল্ডিংয়ের বলে বিলা বিলা বাড়ির বলে বিলা তো এগুলা সবগুলো হইল গিয়া বিলা এটা হলো সৌদি আরবের একটা পার্ক রাস্তার সাথেই একটা পার্ক পার্কটা অনেক সুন্দর তবে এই দেশের পার্ক আছে কিন্তু পার্কে মানুষ নেই এই যে বলদিয়া বসে আছে রাস্তার কাজের জন্য এদেশে পার্ক আছে বিশাল বড় বড় পার্ক আছে কিন্তু পার্কে কোনো মানুষ নাই নো পাবলিক অনেক সুন্দর পার্ক অনেক বিশাল পার্ক এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সদিগো বাড়ি বিলা nice place and beautiful Saudi Arab রাস্তার পাশাপাশি এরকম মানুষ বসে থাকে কাজের জন্য এই যে ওনারা বসে আছে এমনকি আরও অনেক মানুষ রাস্তার পাশে বসে থাকে সৌদি আরবে এখন খুবই কাজের সংকট কাজ টাজ খুবই কম এজন্য মানুষ অনেক মানুষ বসে আছে বাসায় বসে থাকে কাজে দিতে পারে না তো ইশারায় আসে ইশারা মানে কি সিগনাল ইশারায় আসে ইশারায় তারা কাজের জন্য দাঁড়িয়ে থাকে অনেক সৌদিরা আসে কাজ করানোর জন্য তো তাদের সাথে কন্ট্যাক্ট করে কথা টথা করে বিশ রিয়াল অনলি ফিফটি রিয়াল এরকম কাজে যায় আর কি তো এরকম দু চারটা কাজ পাইলেই বাঙালির হয়ে যায় আর কি এরকম অনেক মানুষ থাকে রাস্তার পাশে বসে যাই হোক এতক্ষণ অনেক কিছুই বললাম সৌদি আরবের পরিস্থিতি নিয়ে তো এখন আপনারা একটু সৌদি আরবের রাস্তাঘাট দেখুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন আপনারা সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ